বর্তমানে পুলিশের চাকরিতে পনেরো লাখ শিক্ষক নিয়োগে দশ লাখ ঘুষ দিতে হয় বললেন কাদের সিদ্দিকি কোটা বাতিল করার ক্ষমতা কারোই নেই বলে মন্তব্য করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকি বীরুত্তম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন ছাত্ররা চাইল কোটা সংস্কার আর আপনি করলেন বাতিল সংসদে বললেন এরকম বারবার আন্দোলন হবে তাই কোটা না থাকাই ভালো আপনি কেন এই কোটা বাতিল করার ক্ষমতা কারোই নেই শুক্রবার বিকেলে টাঙ্গাইল নগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সংসদে দেওয়া মতিয়া চৌধুরীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বঙ্গবীর কাদের ছিদ্দিকি বলেন যিনি আমাদের সন্তানদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন তার মন্ত্রিত্ব থাকার কোনো অধিকার নেই চলতি মাসের মধ্যে মন্ত্রিত্ব থেকে তাকে অপসারণ করতে হবে তিনি আরও বলেন আমরা মন্ত্রিত্ব চাই না দেশের সাধারণ মানুষের অধিকার চাই ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই আজকে পুলিশের চাকরিতে পনেরো লাখ টাকা ঘুষ দিতে হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ দিতে হয় দশ লাখ ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর সেই পুলিশ ও শিক্ষক দুর্নীতি মহোৎসবে মেতে ওঠে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ